আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন সো আশা করি ভালো আছেন সো আজকের ভিডিওটা ছিল রোজার সময় কি ধরনের খাবার খাবেন কনজিউম করবেন এবং কোন ধরনের ওয়ার্কআউট করবেন এবং তার সাথে আমি বলবো কোন সময় ওয়ার্কআউট করবেন সো গাইজ চলুন হচ্ছে ফার্স্ট আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে খাবারের জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আমরা দীর্ঘ এগারো মাস দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের ফুড একটা মেনু থাকে বিভিন্ন টাইম থাকে আমরা সকালে খাই লাঞ্চ করি দেন ডিনার করি কিন্তু রোজার সময় আমাদের একটু দেখা যাচ্ছে টাইমটা চেঞ্জ হয় সো এই সময় আমাদেরকে অবশ্যই নিজেদের টেক করা উচিত সো ফার্স্ট থিং আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে সেহরির কথা বলি ফার্স্ট সেহরিতে আমরা অনেক ধরনের ফুড বেশি কনজিউম করি কারণ সারাদিনের জন্য দেখা যাচ্ছে যে ক্ষুধা লাগবে কিনা সো এটা না আমরা পরিমিত ফুড কনজিউম করব এবং বেশি বেশি ফাইবারযুক্ত ফুড কনজিউম করার চেষ্টা করবো প্রোটিন ফুড খাবো healthy fats food some of carbs so healthy fat foods অবশ্যই আমরা সয়াবিন অয়েলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো মাস্টার্ড অয়েল অথবা virgin olive oil coconut oil or sunflower seed oil next যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ইফতারি ইফতারিতে ninety five percent Bangladeshi people আমরা জিনিসটা করি সবসময় ভাজা ভুজি ছোলা মুড়ি প্লাস তার সাথে আবার হোয়াইট সুগারযুক্ত ফ্রুট খাই হোয়াইট হোয়াইট সুগারযুক্ত আমরা হচ্ছে যে যে কোনো শরবত বলেন লেবুর শরবত যে কোনো আমরা হোয়াইট সুগার ইউজ করি so first thing white sugar avoid করতে হবে সেকেন্ড ভাজা করে অ্যাভয়েড করতে হবে ফ্রুটস আনেন লাল চিরা আনেন মুড়ি গুড সুলা বাসায় তৈরি করেন এবং ফ্রুটস দিয়ে প্লাস সাথে কিছু ভেজিটেবলস রাখতে পারেন শশা রাখেন শশার সালাদ প্লাস টমেটো সালাদ এরপরে পানি কনজিউম করেন বেশি বেশি হ্যাঁ অবশ্যই ফ্রুটসের জুস খান without sugar sugary food plus পুসি ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে এইবার আমি আসি ওয়ার্কআউটের কথায় সো আমরা কোনো মিল স্কিপ করবো না ওয়ার্কআউটের আগে আরেকটা জিনিস মিল স্কিপ করবো না এরপর আমাদের ডিনার আছে সো অবশ্যই আমরা ইফতারি করি অনেকেই তারপরে আমাদের ডিনারটাকে স্কিপ করি যে ডিনার করুন একবারে নেবার আপনাকে ডিনার করতে হবে ফুড রাখতে হবে সো সেই জন্য সবসময় যেটুকু আপনার পরিমিত ফুড দরকার সেটুকুন দিবেন কোনো সময় ওভার ফুড দিবেন না এরপরে ওয়ার্কআউটের কথা আসি যে রোজার সময় এমনি তো রোজা থেকে শরীর ইয়ে হয় না ওয়ার্কআউট করা যাবে ইয়েস অবশ্যই ওয়ার্কআউট করতে হবে কিন্তু কোন সময় করতে হবে সেটা হচ্ছে তারাবি নামাজ পড়ার পরে ওয়ার্কআউট করবেন দেন ডিনার করবেন রেস্ট দেবেন আবার ওয়ার্কআউট করবেন সবচেয়ে পারফেক্ট টাইম এটা নট ইফতারির আগে ইফতারির পরে কারণ ওই সময় আমাদের শরীর একদমই দুর্বল থাকে সো আমরা ইফতারি করবো নামাজ পড়বো দেন তারাবি পড়ে তারপরে ওয়ার্কআউট করবেন সো আমি যে জিনিসটা বলবো সো ফার্স্ট কি ওয়ার্কআউট করবেন সো ফার্স্টে stretch up stretch up workout করলে আপনার পেন নিউ হবে প্লাস বডির ফ্লেক্সিবিলিটি হবে সো আমি আপনাদের কিছু স্টিচ আপ দেখাবো সেটা হচ্ছে ফুল বডির স্টিচ আপ সো ফার্স্ট হচ্ছে হেড থেকে শুরু করে ফুল বডির স্টিচ আপ দেখাবো সো গাইজ ফার্স্টে যখন হেডে যাব তখন ফুললি আপনি কমফোর্টেবল ফিল করে একদম ফুললি স্ট্রেট হয়ে then head down side to side up and down up and down circle করবেন হেডটাকে এবার সার্কেল করবো বাট বেশিক্ষণ না বেশিক্ষণ করলে মাথা ঘুরাবে সো অল্প কিছুক্ষণ দুই থেকে তিনবার এডি circle okay next hand straight করে সাইড টু সাইড ব্রিথটাকে কন্ট্রোল করতে হবে নিঃশ্বাসটাকে প্রশ্বাস চালিয়ে যেতে হবে নাক দিয়ে প্রশ্বাস গাল দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে এরপর এটাকে সার্কেল করব এন্টি সার্কেল ওকে হিপসের জন্য যাব side to side hip side to side back forth লেগের জন্য যাবো এবার লেগটাকে আপ করবো হোল্ড করবো কিছুক্ষণ ছেড়ে দেবো আবার আপ করবো সামনের দিকে হোল্ড করবো ছেড়ে দেবো অ্যানাদার লেগ এটাকে আপ করবো কিছুক্ষণ হোল্ড তিন ছেড়ে দেবো আবার এটাকে আপ করবো ওকে একটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ হচ্ছে টোটাস করবো দুইবার দেন আপ করবো ওয়ান যাতে না ভাঙে ওকে গাইস নেক্সট দুইটা ওয়ার্ম আপ দেখাবো সো খুবই ইম্পর্টেন্ট এবং আমার খুবই favourite warm up so first হচ্ছে জাম্পিং জ্যাক সেকেন্ড হচ্ছে high jack so let's go guys let me show you কমপ্লিট করলাম এবার হানি ট্যাপসে যাবো ফার্স্ট হানি ট্যাপস এটাকে দিয়ে ট্যাপস করবো নিটাকে ready Just announced, final time is now. The final time to bounce, but I will not get down. For you can't force me now. Okay guys so next যার যে ডে সেটা ফলো করবেন লেগ ডে থাকলে লেগ ডেতে চলে যাবেন আর্মস ডে থাকলে আর্মস ডেতে চলে যাবেন তো সবসময় মনে রাখবেন বেশি কোনো কিছুই ভালো না সো বেশি করা যাবে না তাহলে শরীরটা অনেক পেইন হবে সো স্ট্রেস আপ করবেন পেনটাকে রিমুভ করার জন্য বডিটাকে রিল্যাক্স করার জন্য সো থ্যাংক ইউ গাইজ এবং যদি কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটনে লাইক দিতে ভুলেন না কমেন্ট করেন नेक्स्ट भिडियोर जो कमेंट करें and thank you so much guys for watching video बैड love live long peace out